নিরাপদে সম্মানিত যাত্রী ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মুসলমানদেরকে সালাম হিন্দুদেরকে নমস্কার অন্য ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব আসা যাওয়ার পথে আমি একটা কথাই বলে থাকি জানালার পাশে হাত রাখবেন না মোবাইলে কথা বলতে বলতে জানালার পাশে যাবেন না অন্যের দেয়া কিছু খাবেন না আমার কাছে আছে আপনাদের জন্য রসে ভরা টসটসে রসমালাই একবার খাইলে বারবার চাইবেন না খাইলে পাইবেন না দাম এক পিস মাত্র দশ টাকা কোম্পানির প্রচারের সাথে দাম রাখছি পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা কোনো ভাই বা বোনদের যদি এক পিস চকলেট লাগে তাহলে জায়গায় হাতুচা করবেন আমি পৌঁছে দিব এখানে একটা আপু হাতুচা করেছি আসছি আপু আপনি সিরিয়ালে থাকুন এখানে আরো আছে বড় ভাই বোনেরা এই যে আপামনি লাগবে চকলেট চকলেট খাইবেন আর প্রাণ ভরে বই পড়বেন দাম মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা কোম্পানির প্রচারের স্বার্থে দাম রাখছি পাঁচ টাকা খাবো না আপু রসে ভরে টসটসে রসমালাই একটা খাইবেন বারবার চাইবেন ভাই আমাকে দেখে কি বাচ্চা মনে হয় আপনার আমি খাবো না বললাম তো চান মনি খান ভাল লাগবে আরেক পিস এটা ফ্রি এই যে ভাই আসছি আপু রসে ভরে টসটসে রসমালাই কয়টা লাগবে আপু দুইটা দুইটা লাগবে দুই পিসের দাম আছে বিশ টাকা কোম্পানির সাথে দাম রাখছি দশ টাকা দশ টাকা দশ টাকা এই এগুলি কি শুরু করছিস হ্যাঁ আমাকে মান সম্মান কি রাখবি টিকিটের দাম কত জানোস তুই টিকিট না কাটতে উঠছি টিকিট কাটতে তো বাসে উঠছি তাই না হ্যাঁ একটা টিকিটের দাম আটশো টাকা আর আমি হকারে করতে করতে যাবো তিন চারশো টাকা ইনকাম হইব সব মিলা কত বারোশো টাকা যাই না শুনে বারোশো তেরোশো টাকা লস করে কেউ তাই বলে তুই হকারে করতে করতে যাবি হ্যাঁ করলাম অসুবিধা কি শোন এই আমি লেগে না তুই ভালো প্রস্তাবে একদিন দেখিস এই এক ভাই হাত উঁচা করেছে ভাই চকলেট লাগবে কয়টা আমি আসছি এই যে ভাইয়া এখানে চকলেট লাগবে আমারও আমারও একটা লাগবে চকলেট এখানে কোন ভাইয়ার চকলেট লাগবে কে ডাক দিল এই যে হ্যাঁ। মামা এক নম্বরে চাপ দিছে গাড়িটা সামনে একটু রাখেন তো হ্যাঁ

ভাই শোনেন জি আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি আপনি আমার দিকে এমনি তাকে আছেন কেন কই না তো কই না তো মানে আবার মিথ্যা কথা বলে সুন্দরের দিকে তাকা থাকা যায় সুন্দরের দিকে তাকা থাকা যায় না আমি আপনার দেখাইতেছি দাঁড়ান দেখান আমি তো দেখতেই চাই আপনার পাশে কি মা বোন নাই এই আপনি আমার মা বোন নিয়ে কথা বলেন কেন আপনার কি এতটুকু মানবতা বোধ নাই মুখ সামলে কথা বলবেন চোরের মানে একদম বড় বড় গলা না এমনিতে উল্টা পাল্টা ভাবে তাকায় থাকবে আবার বলবে মানবতা নাই তোর মতো মানুষের কি করা উচিত জানিস জুতা পিটা করে না বাস থেকে নামা দেওয়া উচিত এখনই এই খবরদার তুই তুকারি করবেন না আসছে মনে হচ্ছে সে একটা পরী যে তার দিকে তাকায় থাকা যাবে না চেহারা তো পেতনির মতো কি বললি তুই এই কি বললি তুই তো দেখাইতেছ আমি দাঁড়া আপা আপনাকে ডিস্টার্ব করতেছে ধরে উল্টা পাল্টা ভাবে তাকায় আছে আমার দিকে আমরা কি করতেছি আপনি দেখেন অনুভব কি লাইভে যা দাঁড়া দাঁড়া ভাইরাল করার ব্যবস্থা করছি লোকটা একটা গরিব মানুষ কি বলতে কি বলে ফেলাইছে তোরাও তার পিছে কেন লাগছিস একটু ছাইড়া দে না নাহলে সুপারভাইজারে ডাক দে সে একটা ব্যবস্থা নিক আপনারা চালাইতেছে না চালাইতেছে না মানে ভাই একটু দেখেন না প্লিজ এই হকার কেমনে বাসে উঠে হ্যাঁ? হ্যাঁ আসছে আমার নামাই দিবে হকার বলে কি আমরা মানুষ না আমরা কি বানের বাড়িতে ভাইসে আছি যে ধাক্কা দিয়ে নামাই দিবেন সারা জীবন কোনোদিন দুপাল্লা বাসে হকার দেয় নাই উঠতে এই আপনারা থামেন আমি দেখতাছি এই এই হকার এই কি কথা বলেন আপনি কি মানুষ না অন্য কিছু মানুষ না মানে আমি কি আরে ভাই আমি একটা নিরীহ মানুষ এটা গরিব মানুষ এখন নামাজ দিলে আমি কোথায় যাব কিভাবে যাব এটা আমি জানি এই ওস্তাদ গাল এই না না ভাই দাঁড়ান

সাইড করেন গাড়িটা যাত্রী বিরতি বিশ মিনিট হ্যালো বন্ধুরা আমরা এখন যাত্রা বিরতিতে আমরা এখন একটা খুব সুন্দর রেস্টুরেন্টে এসেছি আমরা এখানে সবাই খুব মজার মজার খাবার খাবো আমার সব বন্ধুরা এসেছে এই দেখো কি সুন্দর রেস্টুরেন্ট তোমাদেরকেও দেখাচ্ছি রেস্টুরেন্টটা অনেক সুন্দর এই দেখো আমার বন্ধুরা এসেছে আমরা এখন রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ঠিক বন্ধুরা এই যে আনোয়ার আমার বন্ধু যা কি হ্যালো দাও আপনি যে আমার সাথে বাসের মধ্যে খারাপ ব্যবহার করলেন খারাপ ব্যবহার না করলেও কিন্তু পারতেন হকার হইলেও আমরা তো মানুষ নাকি আপনার সাহস দেখে আমি অবাক হইতেছি আপনি পারমিশন ছাড়া আমার টেবিলে এসে বসছেন তো বসছেন সাথে সাথে আমার পানিও আপনি ঢেলে খাওয়া শুরু করছেন উঠে এখান থেকে এখন এরকম ছোট লোকের মতো কথা বলেন ছোট বা বড় বেলায় কোনোদিন কি কেউ আপনার মিষ্টি খাওয়ায় না মুখ দিয়ে খালি দিতে দিতে কথা তোর কি পাগলা কুত্তা কামড়াইছে হ্যাঁ যে চোদ্দটা ইঞ্জেকশন ছাড় তোর এই পেন থামবেই না সুন্দর করে বলতেছি কথা কানে জানা ওট এখান থেকে এখনই যা এখান থেকে যা হয়েছে কই বাতুল বাতুল সাত করে উঠতে যাইতেছি টাকা না থাকলে টাকা নিয়ে মিষ্টি কিনা খান মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরিয়ে আল্লাহ কার মুখ দেখে উঠছিলাম আমি আজকে বাসের মধ্যে তারা কি অর্ডার দিছস আমার জন্য গরুর মাংস আর পরোটা আর ওরা দুইজন অর্ডার দিছে সাদা ভাত আর ইলিশ মাছ সাদা ভাত ইলিশ মাছ আমরা কি অর্ডার করছি এটা ওর জানার কি দরকার এই তোর কাজ করে তুই এনতে ফাঁক না খুব ভালো হয়েছে তাহলে আমরা একসাথে খাই এক বড় বাসের মধ্যে কি করতাছি আর সব মানুষের সামনে হকারি করতেছিলাম আমগুলোকে বলে যদি তুই খাস তো মানুষ মনে করবো আমরা ওর বন্ধু তাহলে আমরা হকারের লগে যুক্ত মানে যুক্ত থাকবো যতটুকু গেছে একদম সব বেলে খিচুড়ি যাবো সুন্দর করে তুই ঠেলা যা এত বুঝতে পারো আমরা একসাথে খাবো না চল একসাথে খাবো না আবার মুস লাগাইছে মুস লাগাইছস না এই মুস মুস ভালো আমার একশো টাকা দাম ভাড়া নিয়েছি মুস্তাবুদ খায় আরে বাবা আমাদের সবার থেকে একটু একটু করে খেলেই তোর পেট ভরে যাবে কি সবার থেকে একটু একটু তুই দিস তোর আমি না আমি যাই নিজের টাকা খেতে চাস না অনেক শান্তি পাবি যদি তুই নিজের খাস সুন্দর করে বাইরে একটা দোকান দেখাইছি সেখান থেকে একটা রুটি নিবি আর একটা চা নিবি ধর রুটিটা চা দা ভিজিয়ে খাবি দেখবি জানাস মনে শান্তি লাগবে না আমি গরুর পরমার পরোটা খাবো গরুর পরোটা খাবি আয় তোর বাইরে খাবে না

আরে ভাই এই যাত্রী নাই গেছে সব সমস্যা গেছে একটু তো খালি যেতেছে দেখছেন আমার মুখে মুখে তর্ক করতেছে এই গার ধাক্কা দিয়ে এখানে বের করেন একদম ঠিক কথা বলছেন গার ধাক্কা দিয়ে বের করা উচিত এই ম্যাডাম এই বের করে দাও এসব হকার এই যে এই ভাই নামো নামো আরে এটা থাপড়া বের করে দিলেই তো হয় ভাই আরে ভাই এইসব মানুষদেরকে কি করা উচিত আপনি আবার গরিব মানুষ একটু বসুক সামনে তো নেমা যাবে দুই মুখ কাঁচা দেখছেন দুই মুখ কাঁচা এসব সুপার বাজারের কারণে সমস্যা হচ্ছে কি আর বলবো এসব মানুষদেরকে আপনি বলেন টাকা দিছে আর থাক থাক থাক আপু বসে যান খামাকাটা ঝামেলা করে লাভ নেই বসে যান এ ব্যাগ উঠান আবার শুনেন বেশ ঝামেলা করে মাঝখানে একটা ব্যাগ দিয়ে নিন আমাদের ব্যাগগুলো নিন আর যদি কোনো ঝামেলা করে বলবেন জাস্ট মাইরা বাইরে করে দিব ঠিক আছে বসেন আপা বসেন প্লিজ এ ব্যাগ সরান আচ্ছা পিছনে কোনো সিট খালি হলে একটু বলেন হ্যাঁ ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমি বলছি আপনার এদিকে কি সোজা থাকেন না গাড়ি সিস্টেমের একটা শিক্ষা দেওয়া উচিত আরে বাবা বাদ দে তো ঝামেলা করিস না শান্তি মতো যেতে দে আচ্ছা, আপু আপনি কার সাথে বসে আছেন আপনি জানেন আরে মলম পাটির লোক হকাররা ঢুকছিল বাসে তখন হকারি করতেছিল আর এখন হকারি ছাইরা অন্য ছদ্ম বেশ ধরছে তখন আসলে মোস এখন কি তার কোনো মুস আছে মোষ নাই এক এক সময় এক এক ছদ্ম বেশ ধরা মলম লাগে সবকিছু নিয়ে নাই হয়ে যায় ভাই আপনি আমার হেল্প না এই সিটে চলে একটু আপনাকে না আপনার মাথা গেছে হ্যাঁ? আপনি বুঝেন না প্রথম থেকে তারা দেখছি আপনাকে টার্গেট করছে আপনাকে ছাড়া অন্য কাবারে টার্গেট করেন আপনি আমার সিটে না চলো পিছনেও যদি যান এর পিছনেও যদি যান আপনাকে সে মলম লাগে সব কিছু নিয়ে যাবে আর আমার তো মনে হইতেছে সবাই যখন বাসে ঘুমায় যাবো তখন আপনি সব কিছু নিয়ে আসে লুপাটাই যাবো না আমার একটু হেল্প করেন আপনি স্যার আমি কি করবো একটু বলেন আর কি করবেন মানে সে মলম পানির সদস্য বুঝছেন না তার মধ্যে লাপটি দিয়ে বাস থেকে নামায় দিবেন ওই সুপারভাইজার আছে না যে টাকা খাইছে আমি তাদের দুজনের আই কন্ট্যাক্ট দিবি তারা দুজনে একই পদে ওই যে টাকা দেওয়া দিয়ে লুক দেখানো বুঝছেন না আমি তো সব বুঝি আপনি সুন্দর করে তারা ডাক দেন সে যদি কথা না শুনে সুন্দর করে এটা এটার মধ্যে এটা লাত্তিতে দেন আর ওই যে ওইটা যদি কথা না শুনে এই দুইটা এক মধ্যে করে দেন দেন আরে আমি আসলে মানে সবাই আছে এই যে সুপারভাইজার ঠিক আছে আপনি মেয়ে মানুষ তো আমি ডাক দিতেছি বুঝছেন না এই সুপার বাজার এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন <laughs> এদিকে এদিকে এদিকে সামনে কিছু বুঝোস না এই যে মলমবাড়ির সদস্য তুমি তার সহযোগী আমরা কিন্তু জানি বাসে সব মানুষের কম কর করে এমন ছত্রানি দিব না ছত্রানি ছত্রানি দিয়া ফেঁকা দিয়া দুজনটা কিন্তু ঘরের মধ্যে লাগতে পারতে পারে সুন্দর করে তারা নামাজে নামাজে তারা ডাক হ্যাঁ? তুই যদি না নামস না এই পুরা বাসের লোক যদি তোর কিন্তু ঠেটা মারি দিব না আরে রাস্তার আপনারা যাবেন আপনারা যাবেন ওরা নামানোর ব্যবস্থা আমি করতেছি তুই না তুই না মা যাও এই মামা একটা মিনিট আপনার কি কমন সেন্স বলতে কিছু নাই বলা নেই করে আমার পাশে এসে বসে পড়ছেন এখানে সেন্স কমন সেন্সের কি আছে সিট খালি পাইছি বসে পড়ছি আপনাকে আমি খুন করে ফেলার ঠিক প্রবলেম হইতেছে আমার তো কোনো প্রবলেম হইতেছে না আর আপনার বেশি প্রবলেম হলে আপনি নাই না প্রাইভেট কারে করে যান হ্যাঁ ওই সুযোগ থাকলে তো সেটাই করতাম আপনার তো ফালতু তো যাইতাম না তার মানে খয়রাতি এই হুম আপা আপনারা ডিস্টার্ব করতেছ না ওরে কেমন সাহায্য করতে পারে আমার জানা আছে আমি এখন হকার নামে প্যাসেঞ্জার ভদ্রভাবে কথা বলতে হবে ভদ্রভাবে কথা ভদ্রভাবে কথা ব্যবহার করার যোগ্য কিসের যোগ্য এই যে আপনার কানের লতির মধ্যে তবলা বাঁচানো উচিত ওইটারই যোগ্য আপনি ঠিক বলেছিস বন্ধু এসব কুপুরুষের জন্য আজকে সমাজের এই অবস্থা ওদের নজর দেখতেই মনে হয় নজর খারাপ আজকে সমাজের নরনারী কেন রাস্তায় বেরোতে পারে না মাথা উঁচু করে কথা বলতে পারে না এসব পুরুষের জন্য সমাজের সাগর মাবুন ঠিকভাবে চলাফেরা করবে যদি এ পুরুষ সব পুরুষের ভাই আস্তে আস্তে আপনার ভালো লাগলে চলেন না লাগলে নাইমা যান যান এই ভাই গাড়ি ছাড়া আমি আলাদা যাবো কত বল কোনি যে আমার আলাদা দিতে তোর আমি কি করতে পারি তোর কারণ আছে তোর আছে বাইরে লামু থাম আশ্চর্য আমি না কিছুই বুঝতে পারছি না তোরা কিভাবে ঝগড়া করবি নাকি যাবি হ্যাঁ আর এইখানে আর কোনো অটো নাই আমাদের যাইতে হলে এই অটোতেই যাইতে হবে আর বুঝোস না কেন সেও তো একটা প্যাসেঞ্জার আমাদের সাথে যাইতেই পারে যা যা যা সর ড্রাইভার চলেন তো এই মামা ছাড়ো তো এই আপনি একদম আমার গায়ের সাথে লাগবে নাকি না না হাইটা যান যান

এখানে গ্রামের টাটকা শাকসবজি টাটকা খাবার গরুর মাংস দেশি মুরগি দেশি হাঁস তারপরে ম্যাডাম আংটি হলো দেশি মুরগির ডিম তারপরে দেশি রুই মাছ দেশি কাতলা মাছ দেশি মাগুর মাছ যা যা দেশি দেশি আছে সবকিছু দেশি দেশি খাবার আপনার হাতে খাবো আচ্ছা ঠিক আছে গ্রামে এসে যদি শহরের খাবার খাই তাহলে চলবে আমরা গ্রামে আসছি আমরা গ্রামের শাক সবজি খাবো লতা পাতা খাবো ছোট ছোট মাছ খাবো ভর্তা খাবো এইসব খাবো তুই খাবার নিয়ে ঝগড়া করতেছিস কেন ওরা আমার কাছে আইছে ভালো মন্দ রান্না করে ওদের খাওয়ামো ভালো ভালো খাবার খাওয়ামো তাদের তোর কি তুই কিপটামি করস কেন এই কিপটামি স্বভাবটা ছাড়তো একদম ঠিক বলেছেন আন্টি আন্টি দেখেন ও এত ভালো চাকরি করে এত ভালো স্যালারি পায় তারপরে ওর ভেতর থেকে কিপটামি স্বভাবটা একদমই যায় না জানেন আন্টি আসতে আসতে ও কি কি কাণ্ড হ্যাঁ, করেছে হ্যাঁ, চলো আসো ভেতর ও হো তোর তো বলাই হয় নাই তো রশিদ ভাইয়ের ছেলে আছে না পিচ্ছি একটা ওর সুন্নতে খাতনা হয়েছে দাওয়াত দিছে তোমরা সব রেডি থাকো হ্যাঁ। আমরা সবাই একসাথে যাবো হ্যাঁ হ্যাঁ কালকে ভালো হয়েছে দুপুরে খাবার দাবার রান্না করা লাগবে না আসো হাত মুখ দিয়ে নাও তোমরা সব হাত মুখ দিয়ে নাও আমি খাবার রেডি করছি হ্যাঁ হাত দেবো কই ওই যে ওই পাশে বালতি রাখা আছে পানি আছে সুন্দর মতো হাত দেওয়ার ব্যবস্থা আছে মা সোনা খাতে কি দিবা কিছু তো কিনি নাই কিছু দেওয়া লাগে না টাকা দাও পাঁচ হাজার টাকা দিই পাঁচজন মানুষ খাইছি দুই হাজার টাকা করে ধরলেও কমসে কম দশ হাজার টাকা দেওয়া উচিত অত টাকা নাই কত সাত হাজার আছে আচ্ছা ঠিক আছে আমার দাও তিন হাজার টাকা ভরে আমি দশ হাজার টাকা দিয়ে দিতেছি কিনে নিস হ্যাঁ সাত হাজার পুরো আছে হ্যাঁ। তোমার পক্ষী কেটে দিছে হ্যাঁ। ব্যথা পাইছো হ্যাঁ। আমাকে বলছিল পিঁপড়া যেমন কামড় দেয় সেরকম ব্যথা পাবো কিন্তু আমি অনেক ব্যথা পাইছি আহারে বাচ্চাটা কি কষ্টটা পাইছে দেখছিস তোরা এখন তোমার কেমন লাগতেছে ভালো লাগে যাই আসে টাকা দেয় এই কি করছ যা যা আবার কেমন আছো ওমর ভালো শরীর ভালো হুম হ্যালো রাখো দকটি ভালো থাকো হুম কি দিলেন এরা কি দিলাম মনে দোয়া করে দিলাম ভালো থেকো মানুষটা আমারে পাঁচ হাজার দশ হাজার টাকা আপনি দিলে আমার পঞ্চাশ টাকা ও তুমি পঞ্চাশ টাকা মন ভরে নাই তোর বসে থাকতে আমাদের এক টাকা দুই টাকা দিত তোর পঞ্চাশ টাকা বেশি দিচ্ছি এক টাকা দুই টাকা হ্যাঁ। নেন আমি বাড়ায় আপনাকে পঞ্চাশ টাকা দিলাম হ্যালো পাঁচশো টাকা রাখো সমস্যা কি আপনি আমার ফলো করতে করতে এখানে আসছেন কেন ছোট পোলাপানের সাথে আমি আপনার মতো কিপটা স্যাঁচরা আমি আমার জীবনেও দেখিনি আমি চেষ্টা না ঠিক আছে আপনি কি আপনি আমার ফলো করতে করতে এখানে চলে আসছেন না আসছে কি জিনিসটা আমার ফলো করতে হবে এখানে আমি ইনভাইটেড আমার আত্মীয়র বাড়ি এর জন্য আসছি আপনার আত্মীয়র বাড়ি যে পোংটা বলা না এই পোংটা বলার আত্মীয় আপনার মতো ঠিকই আছে পোংটা আমিও ঠিক আছে আপনার মতো তো খয়রাতি স্যাঁচরা না পঞ্চাশ টাকা দেয় কেউ আইসা পঞ্চাশ টাকা দিছে কে বলছে আমি পাঁচশো টাকা দিছি টাকা তো পরে চাইছে দেখা দিছেন প্রথমে তো দিছেন পঞ্চাশ টাকা তা আমি তো পঞ্চাশ দিছি আপনি কত টাকা দিছেন যা দেখেন আমার ভাবি কত টাকা দিচ্ছে যা দেখেন যান হ্যাঁ ভাবি তো টাকার বনে রাখছে যে পাহাড়টা দেখতে পারতেছে পাহাড় না হলো না আপনার থেকে বেশি দিছে কম করে হলো পাঁচ হাজার টাকা দিছে আপনি তো ছেঁচড়া ঠিক না কত টাকা দিছেন দেখেন আর আপনি দেখাইতে হবে নাকি টাকা ওখান থেকে তো মাইরা দিবেন পরে হ্যাঁ মাইরা দিব পিছনে আসছেন কেন দাঁড় আরে জান আপনার লোক পিছনে কি আসছে আপনি তো আসছেন এখানে খাইতে এখানে খাওয়ার লোভে আসছে এখানে হ্যালো খালাম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি খালাম্মা আপনি আমিও ভালো আছি <laughs> খালাম্মা একটা তো সুখবর আছে কি সুখবর ওই মিতু তো ঢাকা থেকে বাসায় চলে আইছে তাই নাকি <laughs> জি তো খালাম্মা তাহলে আপনারা কবে আসবেন আরে মতিনও তো এসে পড়ছে তাই আমরা তাহলে হ্যাঁ কালকে আসি আসেন আসেন কালই চলে আসেন কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে রাখি হ্যাঁ আচ্ছা খালাম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই শুনছো একটা সুখবর আছে এই কি করছিস ওরে কইছি দেড় কেজি মিষ্টি কিনবি তিন প্যাকেটের মধ্যে ভরবি তা না করে তিন কেজি মিষ্টি নিয়ে এসছিস টাকা কি পায় আরে ছেসর করে ছেসর আমি যদি দেড় কেজি মিষ্টি নিয়ে যেতাম তিনটা বাক্সে হ্যাঁ তখন এই জায়গা মাইয়া দেখতে তো না ছেসরা কইয়া ছোট লোক কইয়া এত বের করে দিত গার ধাক্কা দিয়া ব্যাগটা বংশের কি নাম ইজ্জত ডুবাবি তা এমনিতে কিন্তু আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছস আমি কিন্তু একটা গুসামের একদম দাঁতের গুড়া নড়া ফেলামু ও গুসাবি না আর আমরা কাছে দেখবো আমরা কি করতে পারি তোর ধারণা আছে কি করবি কি করবো দেখতে কি করবো Aslamu alaikum. কিরে মতি সুন্দর না কেমন লাগলো যেটাই লাগুক এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না কেন মা কারণ আমি জেনে শুনে বুঝে তো এরকম একটা হকারের বিয়ে করতে পারি না এসব তুমি কি বলতেছো দেখেন আপনি কিন্তু ভুল বুঝতেছেন ভুল বুঝতেছি আমি আপনাকে একদম ঠিকঠাক বুঝছি আপনি তো হকারি করছেন আর হকার যদি আমি বাদ দিই আপনি কি করছেন বাসের মধ্যে আমার সাথে বাজে বিহেভ করছেন আর মেয়েদের সাথে বাজে বিহেভ করে এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না ইম্পসিবল দেখেন আপনি কিন্তু আমাদের অপমান করতেছেন অপমান মান সম্মান থাকলে অপমান করা হয় আপনাদের মান সম্মান আছে আমার তো মনে হয় চাল চুলা না এসে পড়ছে মুখ উঠা বিয়ে করার জন্য এই কথাবার্তা সাবধানে বলবেন এই বলো না আমার কথা বলে মানুষের বাসা আসছেন ফালতু অভদ্র কোথাকার এই মিতু চুপ কর তোমার মতো ঠিক আছে ভাই আম সরি আমি এখানে সবার সামনে তোমার উপরে কথা বলতেছি কিন্তু আমার কথাগুলো বলতে হবে আমি যেটা চোখে দিচ্ছি সেটা তো আমি অবিশ্বাস করতে পারবো না ভাই তুমি জিজ্ঞেস করো না জিজ্ঞেস করো বাসের মধ্যে সে হকারি করতেছিল চকলেট বিক্রি করতেছিল আর তাছাড়া পুরোটা বাস উনি আমার সাথে কি বাজে বিহেভ করছে জিজ্ঞেস করো আমি ওনাকে বিয়ে করতে পারবো না ভাই আম সরি তুমি মাফ করে দাম পারবো না এইসব তুমি কি বলতেছো মা প্লিজ আপনি বেয়াদবি নেবেন না কিন্তু আপনার ছেলেকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব মতিন চল খুশি হইছস না খুব খুশি লাগতেছে তাই না মা এই চুপ কর কোনো কথা বলবি না তোর জন্য আজকে বংশের কান কাটা গেছে মা আমি তো বুঝি নাই এমনটা হবে আমি না বলছি কথা কবি না হ্যাঁ আজকে তোর কারণে এতগুলা মানুষের অপমান হয়েছে জানোস তুই আমি তো একদম ঠিক কথা বলছি ওই বাস ভাড়া যাতে না দিতে হয় বাসের মধ্যে কি করছে জানেন আরে চুপ কর আর ও কি চুপ করবে তুই চুপ কর সব কিছু কিন্তু একটা লিমিট থাকা দরকার একদম ঠিক করছিস তুই আন্টি বাস না দিতে হয় বাসের মধ্যে চকলেট বিক্রি করছে আল্লাহ কতবার করে নিষেধ করলাম কিপটামি করিস না কিপটামি করিস না তোর এই কিপটামির জন্য আজকে এই বিয়াটা ভাঙছে মা আমি কিপটামি এই চুপ আমারে মা ডাকবি না একদম মা ডাকবি না এই কুলাঙ্গার ছেলে থাকার যে না থাকা অনেক ভালো ওকে লাত্তি মারা বাড়ি করে দেন ঘর থেকে আমি এত কিছু বুঝি না ওই মেয়ে এই বাড়ির বউ হবে যেভাবে পারো ওরে এই বাড়ির বউ করে আনতে হবে আর তা যদি না আনো না তাইলে এই যে সম্পত্তি টম্পত্তি আছে সমস্ত কিছু দান খয়রাত কইরা দিয়ে আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব আমারে তুমি জিন্দেগিতেও খুঁজে পাবা না বুঝছো আচ্ছা। আমি কি পানিতে পড়ে গেছি ভাইয়া চুপ কর কিসব বাজে কথা বলতেছিস ওই ছেলে সম্পর্কে তোর ধারণা আছে ও একটা ভালো ছেলে শিক্ষিত ছেলে সম্ভ্রান্ত করে ছেলে ঢাকায় ভালো একটা চাকরি করে একসাথে বাসে আসার সময় তোর সাথে কি হয়েছে না হয়েছে হয়তো বন্ধু বান্ধব মিলে মজা করছে এগুলো মাথা থেকে ফেলে দে ওকে তোর বিয়ে করতেই হবে হ্যাঁ কারণ এটা ছিল বাবার শেষ ইচ্ছা আর আমি সেই ইচ্ছা পূরণ করবো এটা করার কোনোভাবে আমার ইচ্ছা ছিল আমার বাবা নাকি আপনার বাবাকে ওয়াদা করে গেছিল যে আপনাকে আমার বিয়ে করতে হবে এখন ইচ্ছার বিরুদ্ধে মনের বিরুদ্ধে জোর করে বিয়েটা করতে হচ্ছে আমার আমি বিয়ে তো সাবধানে বলতেছি আপনি আমি যতটুকু দেখেছি অতটুকুর ভিত্তিতে আমি কথাটা বলতেছি আমি তো শুনছিলাম আপনার ফ্যামিলি নাকি খুবই শিক্ষিত খুবই ভদ্র একটা ফ্যামিলি ওই ফ্যামিলি তেমন নিম্নমান একটা খয়রাতা থেকে পয়দা হচ্ছে সেটাই তো আমি বুঝি না আসলে যাই হোক কারণ আমার ভাই চাই আমি আপনাকে বিয়ে করি আমার ভাইয়ের বিরুদ্ধে আমি কখনো যাই নাই এখনো যাবো না কিন্তু আপনাকে বিয়ে করতে আমার মন কোনোভাবেই সায় দিতেছে না আসলে কি করলে আপনার মনটা সায় দিবে আমার মন সায় দেয় এত সোজা না এই জন্য আপনাকে অনেকগুলো পরীক্ষা দিতে হবে ও বিয়ে করতে এসে আমার পরীক্ষা দিতে হবে না ঠিক আছে পরীক্ষা দিলাম না দরকার নেই আলহামদুলিল্লাহ এই তো মনে ইচ্ছা শোনেন আমি তাহলে আমার ভাইরে যা বলি যে আপনার মাকে বলুক যে বিয়েতে রাজি না কি পরীক্ষা দিতে হবে বলেন না না না আপনার দেওয়া হবে না আমি বুঝতে পারছি সব পারবেন না শুধু শুধু বললেন আপনি পারবো না আপনার কি লাগবে আকাশের চাঁদ লাগবে নাকি আমেরিকার ভিসা লাগবে যে আমি পারবো না আপনি সুস্থ মস্তিষ্কে বলতেছেন যে আমি যেটা যেটা বলবো আপনি সেটা সেটাই পূরণ করবেন আমি সুস্থ মস্তিষ্কে বলতেছি দাঁড়াবেন তোরে আমি এইবার পাইছি হরে হরে আমি তোরে বুঝাই দিব তুই আমার বিয়া করবি না বিয়ার স্বাদ আমি তোর মিটাই দিতেছি দিদার প্রথম শর্ত বিয়ে ঘটিত কোন কাজে কোন রকম কিপটামি করা যাবে না আশ্চর্য আমি কি কিপটা নাকি দ্বিতীয় শর্ত আমার সাথে কোনো রকম আর্গুমেন্টে যাওয়া যাবে না তৃতীয় শর্ত কাবিননামা মানে দেনমোহর আমি যত টাকা চাবো ঠিক তত টাকা আমাকে দিতে হবে আশ্চর্য কিন্তু ডাকাতি রীতিমতো ব্ল্যাকমেইল করা হচ্ছে বিয়ে কোনো করো না কোনো না। আচ্ছা ঠিক আছে তারপরে কি চতুর্থ শর্ত বিয়ের জন্য আমি যেইটা চাবো মনে করেন আমি যত দামি গয়না চাই যত দামি শাড়ি চাই সব কিছু আমাকে দিতে হবে ওইখানে কোনো রকম কিপটামি করা যাবে না কোনো কিছু ধরে দেওয়া যাবে না যে এটা বেশি দাম এই কম দামিটা নাও এটা করা যাবে না আপনাদের ফ্যামিলিতে কোনোদিন বিয়ে হয়েছে নাকি সবাই ভাইকে ভাইকে বিয়ে করছে আমাদের ফ্যামিলিতে বিয়ে হলে দামি শাড়ি দামি গয়নাই দেয় যারা তাদেরকে দামি শাড়ি দামি গয়না দেওয়া হয় না কথা বেশি বললেন না আপনি তার বংশের মতো হন নাই ওইখান একটা ছোট লোক খয়রাইতা এই জন্য বলতেছি আমি কথা বেশি বানানোর দরকার নেই আপনি কি রাজি আছেন কি নাই হ্যাঁ বানা হ্যাঁ দিব তারপরে কি ঠিক আছে তাহলে চলেন মার্কেটে যাইতে হবে এখনই যাইতে হবে কালকে চলেন টাকা পয়সা ঠিকঠাক করেন কালকে যাই আমি কি টাকা ছাড়া বিয়ে করতে আসছি টাকা আছে চলেন মার্কেটে দেখি কত শপিং করতে পারেন ঠিক আছে দেখেন হয়েছে হ্যাঁ, এই শ্যাম্পুটা প্যান্টিন বের করেন চারটা ট্রেসিনি বের করেন পাঁচটা আর এই যে নিভিয়া নিভিয়া লোশনগুলো যেগুলো আছে না হ্যাঁ ওই যে বড় দুইটা ব্লু অ্যান্ড হোয়াইট ওইটাও নামান আর পারফিউম আপনাদের ব্র্যান্ডের ভালো ভালো এক্সপেন্সিভ যেগুলো আছে ওগুলো একটু নামাবেন কাইন্ডলি চুলের যে মেশিনগুলো আছে ড্রায়ারটা লাগবে আমার আমার হচ্ছে চুল স্ট্রেটনার ওইটাও লাগবে আর আমার কাছে কিন্তু ক্যাশ টাকা নাই মানে কার্ড আছে সাথে তোমার থেকে দিয়ে দাও আমি তোকে পরে দিয়ে দিব আমার থেকে দিব মানে বিয়েতে যত খরচ লাগে সবগুলো তুমি দিবা এখন টাকা নাই মানে কি আমি দিব তো কিন্তু আমার সাথে এখন বুথ থেকে টাকা তুলে আসো টাকা নিয়ে আসো এই নাও 2000 টাকা দুই খয়রাতের 2000 টাকা দিয়ে কি করব আমি হ্যাঁ কত লাগবে দেখতেছ এখানে কত কিছু 2000 5000 টাকা দিয়ে কিছু হবে এগুলা তাহলে কি করব কার্ডে কত আছে কার্ডে আছে যত লাগবে তত আছে সমস্যা যা তুলছো দিয়ে যাও আর কার্ডে যাও টাকা তুলে নিয়ে আসো এরপর অন্যান্য অনেক কিছু কিনতে হবে সুন্দর কিন্তু অনেক বেশি গর্জিয়াস কি বল আমি তো এর থেকে গর্জিয়াস আর নিব ভাবতেছি আচ্ছা এটার মধ্যে কিন্তু সুন্দর রাইট এটা নিচ্ছে এটা থেকে আরেকটু গর্জিয়াস ভাইয়া এর থেকে আরেকটু গর্জিয়াস আরেকটু এক্সপেন্সিভ যদি থাকে সেটা ওটা আমাকে দেখান বাট এটা এটা প্যাক করবেন এটা খুবই সুন্দর আমার মনে হয় কি আগেরটাই ভালো আমি কি একটা শাড়ি নিচ্ছি না হ্যাঁ এটা আমি নিচ্ছি ঠিক আছে এই দুইটা প্যাক করবেন আর হ্যাঁ হ্যাঁ এই ব্লুটা দেখি এতগুলো শাড়ি দেখে লাভ আছে একটা নিয়ে চলে যাই একটা কেন নিব আমি ভাই এটা প্যাক করবেন কারণ এই তিনটা মানে আমার মনে হইতেছে পুরো গ্রামের মানুষের বিয়ে লাগছে সবাইকে গিয়ে বিয়ের শাড়ি দিবা ভাই তাহলে কয়টা হলো এটাও প্যাক করেন চলো তুমি ভালো রে তোর কোনো দাবি নাই তোর বিয়ে করলে ভালো মতিন এত বড় শাড়ির সাথে একটা মানানসই ব্যাপার আছে না দেখছো শাড়ি কত গর্জিয়াস যাও টাকা উঠে নিয়ে এসো আরো লাগবে মিনিট রাখ লড়াইতেছে এটা তো কি হুম কি নাটক করতেছ লাগে না তোর জ্বর থার্মোমিটারে তো জ্বরের কোনো কিচ্ছু এখানে কোনো নামই নাই তোর বেশি নষ্ট আবার দে তোর গাও তো আমার বিট্টি বিট্টি অনেক জ্বর পুড়ে যাইতেছে থার্মোমিটার আবার দে আহ বেশিক্ষণ রাখবি এবার তাহলে বেশি গরম হইব এক মিনিটের বেশি রাউন্ড যাবে না একটা নিয়ম আছে টাইম আছে এইবার তো পুরোপুরি দমে খেয়ে গেছে তোমার যে জন্ম নাই আবার নাটক করতেছস না ওট বেটা ভালো মানুষ হয়ে বেটা নাটকের ভঙ্গ ধরছস এই এই আর কি হইছে ও শুয়ে রয়েছে কেন আমি মনে আর বাঁচব না মা আর ঢং করতে হবে ওট ওট মনে তুমি কি মনে করছো আমি কিচ্ছু শুনি নাই ওই বাড়ি থেকে ফোন করে আমার সব কিছু জানাইছে ও কি কইছে মা কি কইছে আর কত জ্বালাবি ক দেখি আমার তো মান ইজ্জত সব তুই মাটির সাথে মিশাই দিছস তোর বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর মান ইজ্জত তুই মাটির সাথে মিশাই দিছস এই তুই এত কিপ্ট হইছস কেমনে হ্যাঁ গয়নাগাটি কিনা দিতে হবে দেখি তুই ফিট হয়ে পড়ে গেলি কি বলো মা তুমি এসব জিনিসপত্র কিনা দিব দেখে আমি অজ্ঞান হয়ে যাবো কেন আমি ফিট হয়েছি এটার কারণ আছে কারণ আমি স্বর্ণের দোকানে গেছি ওইখানে গিয়ে হঠাৎ করে তাকে দেখি ও মা এটা কি এত গয়নাকাটি পরে আমার দিকে এরকম ভূতের মতো করে তাকাইছে আমি দেখে জায়গায় ফিট হয়ে গেছে মানে গয়নাকাটি পরলে ভূতের মতো দেখা যায় কত সুন্দর একটা মাইয়া গয়নাকাটি পরলে আর পরীর মতো দেখা যাইব তোর বাপ এই পরীর মতো মাইয়া দেখাই তোর লাগে বিয়ে ঠিক করে গেছিল ভূতের মতো দেখতে এখন তুই গয়নাগাটি কিনা দিবি ও যা যা চাইবো সব কিছু তোর কিনা দিতে হইব নাইলে তুই মনে রাখিস আজকে যে আমি বাসা থেকে বাইরে হবো না আর কোনোদিন কিন্তু আমি না তুই আমার খুঁজাও পাবি না তুমি কি মা নাকি সৎ মা তোমার ছেলে মৃত্যু সজ্জায় আর তুমি তারে শপিং এ পাঠাইতেছো মার্কেটে পাঠাইতেছো কেন হ্যাঁ আমি সৎ মাই এখন আর বংশম করে কোনো কথা কইতে হবে না তুই যাবি কিনা বল খুব গরম লাগতেছে মা ও বাবা তোমার কিপটা হইছো কেন হ্যাঁ আমার ছেলেটা আগে এরকম ছিল না তোমরা কিপটামি কইরা আমার ছেলেটারে কিপটা বানাইছো এই, আমি বলি কি ওরে আমরা এখন খরচই করাইতে পারি না এত চেষ্টা করি ও যে কেন এরকম হইছে আমি এটা বুঝতেছি না আর আন্টি বাসের মধ্যে কি করছে আপনি জানেন বাসের মধ্যে তো আমরা সবাই বাসে করে আসছি হ্যাঁ

খুব শীত লাগতেছে দোস্ত একটা চাদর মাদর কিছু দে তো শীত লাগতেছে না হ্যাঁ। আর রসমালাই না তোরা কোথায় গেছিস মারে হ্যাঁ? হ্যালো হ্যাঁ এখন আসবো আচ্ছা আসতেছি আমি আমার শরীরটা খুব খারাপ হইসা নাটক করা লাগবে না শপিং মলে সবার সামনে তুমি আমার এভাবে বেজ্জুত করলা কেন গয়নাগুলো আমার ভাল লাগছিল আমি পড়ছি পর্যন্ত পরে আমি তোমার দেখাবো হাতটা এভাবে খুলছি আর তুমি অজ্ঞানে গেছো আমার গয়নাগুলো নিজের হাতে খুইলে আবার তাদেরকে সরি বলে দিয়ে আসতো সেগুলো কেন করলা তুমি অপমান কেন করলা তুমি আমার সবার সামনে তাই বলে তুমি আমার মাকে সব বলে দিবা মা আমারে কত কিছু বললো বকাবকি করলো ঠিকই তো আছে সে গয়না কি লাগবে বাদ দাও হ্যাঁ বাদ দাও কারণ এটা সবচেয়ে ভালো হয় গয়নার তো কোনো দরকারই নাই বিয়ের মধ্যে মানুষ গয়না পরে একদিনের জন্য একদিনের জন্য এত টাকা খরচ করে গয়না কেনার কোনো দরকার আছে আমরা দরকার হলে কোনো জায়গা থেকে গয়না ভাড়া করে আনুম বিয়া শেষ হলে গয়না আবার দিয়ে দেবো ঝামেলা শেষ গয়না বাদ দিতে বলি নাই বিয়া বাদ দিতে বলছি কেন ছিল শর্ত তুমি তো প্রথম আর সেকেন্ড দুইটা রুলসই ব্রেক করছো প্রথম রুলস ছিল কিপটামে করা যাবে না দ্বিতীয় রুলস কোনো আর্গুমেন্ট করা যাবে না তুমি তো সবই করতেছো এখনই এই অবস্থা পরের তুমি অটো ব্রেক করে দিবা তোমার সাথে আমার বিয়ে সাথে হবে না বুঝছি যাও আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করো আমি তোমার কিছু টাকা দিয়ে দিই তুমি গয়না কিনে আনো হ্যাঁ, কিপটার করে কিপটা নিজের হাত দিয়ে টাকা খরচ করা যায় না না হ্যাঁ তুমি নিজের হাতে টাকা খরচ করবা গয়না আমি যেগুলো পছন্দ করবো সেগুলো তুমি নিজের হাতে টাকা দিয়ে আমার কিনা দেবা ঠিক আছে তাহলে বিয়া আছে তাহলে আমি বিয়াতেও নাই বাসন করো আমি বিয়ে করলাম বাসর ঘর আমার তোরা বাসা করে কি করস আমরা এখান থেকে যাব না আমরা বিয়ের গেট ধরার কোনো সুযোগই পাই নাই কিন্তু এখন আমাদেরকে টাকা পয়সা না দিলে আমরা বাসর করতে দেব না ঠিক বন্ধু দেখ তুই নতুন জীবনে পা দিছস এখন আর কিপটা আমি করিস না যা দিবি দে ভাগ দিবি যা মতিন নে একশো টাকা নেই যা কি সব টাকা দিয়ে দিল সব টাকা নিয়ে কি করবে নষ্ট করবে অপচয় এগুলো কিপটা কেন তো তুমি এত যে কিপটা কিপটা করো এত যে গল্প শোনাইছো যে কাবিনে পঞ্চাশ লাখ টাকা লাগবে এক কোটি টাকা লাগবে বিয়ে করার সময় কেন বললা যে দশ হাজার টাকা কাবিন করলেই হয়ে যাবে ওটা তো পরীক্ষা নিতেছিলাম পরীক্ষা পাশ করছি পাস না করলে কি তোমার সাথে এখানে বাসা করে বসে আছি বিয়েই করতাম আমি যদি পরীক্ষা নেওয়া শুরু করি পাস কিন্তু করতে পারবো না উনি নেবে আমার পরীক্ষা কিপটা এই বারবার কিপটা কিপটা করলে কিন্তু আমি এখন চলে যাবো আমি বাইরে যাবো হ্যাঁ কি বাইরে যাবো ইস বাইরে যাবো যা এখান থেকে যা দেখা আমারে